লাভজনক যে চাষ যে ফসলটাই লাভ ফসলটা তোলার পরে কি করতে হবে একে একে বলেন প্রথমে কি করতে হবে তারপরে প্যাকেজিং প্যাকেজিং এই কাজগুলো করে যদি আমরা মানে পদ্ধতিগুলো আপনাদেরকে শেখাচ্ছি এই আধুনিক আশা করি এখন আপনাদের মত শিখেছেন কিছু ঠিক আছে তাহলে এই তিন দিনে আপনাদেরকে আমরা ভুলে গেলে চলবে না এই শিক্ষাগুলো আপনার কাজে লাগাতে হবে আমরা বিশ প্রয়োগ করব না বিনা কারণে বিনা কারণে বিষ দেব না দিয়ে যদি কারো ধান লাগানো হয়ে যায় তাহলে তাকে বলতে হবে সবজিগুলো কি করতে হবে বললাম সবজিগুলো গ্রেডিং করতে হবে আচ্ছা, মনে করে দেবো সেটা কি যে আমরা আপনার গ্রাম থেকে হয়তো দুইজন বা পাঁচজনের ছবিটা আমার